সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে সাকসেস না হওয়ার পিছনে কিছু কারণ এবং কেন ফাইবারে সবাই সাকসেস হতে পারবে না এর কারণগুলো কি কি হতে পারে এবং আপনার আপনাকে বা আপনার কি কি থাকলে আপনি ফাইবারে সাকসেস হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো আমরা জানি ফ্রিলান্সিংয়ে সাকসেস হতে গেলে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম যদি আমি বলি তিনটা সেটা হচ্ছে আপনাকে প্রপারলি মানে আপনার প্রপারলি একটা গাইডলাইন থাকা প্রয়োজন এবং সঠিক দিক নির্দেশনা থাকা মাসবি প্রয়োজন তাহলে আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন তো গাইডলাইনটা কেন বললাম আমি এবার কথা হচ্ছে আপনি একটা গিগ বানাইছেন বা একটা প্রোফাইল পিকচার দিছেন বা আপনি একটা অ্যাকাউন্ট করছেন নতুন অবস্থায় নতুন ফ্রিলান্সাররা ভুল করবে এটাই স্বাভাবিক হয়তো তার এক্সপিরিয়েন্স কম বা নতুনে তিনি অ্যাকাউন্ট করছে কাজ করার জন্য তো অ্যাকাউন্ট করার পরে হঠাৎ করে তার ভুল হতেই পারে কোনো না কোনো জায়গায় ভুল হতে পারে তো ভুলটা হবে এটাই স্বাভাবিক মানুষ ভুলের উঠবে না কিন্তু কথা হচ্ছে এই ভুলটা নতুন সেলাররা কিন্তু অবশ্যই ধরতে পারবে না তাই না এটা যারা এক্সপার্ট পারসন আছে যারা মোটামুটি ধরেন চার পাঁচ বছর ফ্রিলান্সিং বা তার বেশি ফ্রিলান্সিং করছে বা ফাইবার মার্কেট প্লেসে আছে তো তারা যদি দেখে যে এই সার্ভিসগুলো তিনি প্রোভাইড করতেছে বা এখানে তিনি এইগুলো বিষয় নিয়ে কথা বলতেছে বা এটা তার প্রপারলি হয় নাই বা গিক ইমেজটা বেটার হয় নাই বা তার প্রোফাইল ছবিটা বেটার হয় নাই এরকম যদি একটা গাইডলাইন থাকে বা ট্রেনার থাকে ট্রেনার যদি বলে যায় দেখো তোমার ব্যানারটা হয় নাই বা তোমার গিকের ইমেজটা হয় নাই বা তোমার ডেসক্রিপশনটা হয় নাই বা প্রাইসিংটা হয় নাই এটা এটা ঠিক করো তাহলে কিন্তু তিনি দেখা যাবে যদি ওই তার কথা শুনে তিনি ঠিক করে তাহলে কিন্তু তিনি অল্পতেই দেখা যাবে যে তার গিক এবং প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে পারবে অন্যথায় উল্টাপাল্টা হবে এটাই স্বাভাবিক তাই না তো সেই জন্যই আমি বললাম প্রথমে আপনি যদি ফ্রিলান্সিং করতে আসেন আপনাকে প্রপারলি একটা গাইডলাইন লাগবে এবং সঠিক পথ নির্দেশনা লাগবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখানে ফ্রিলান্সিং করতে আসা আপনি যে আপনার ট্রেনারের উপরে বা একটা কোর্সের উপর নির্ভরশীল হয়ে থাকবেন এরকম না আপনাকে কন্টিনিউসলি বা কন্টিনিউ আপনাকে স্কিল তৈরি করতে হবে ধরেন আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন ফাইন সমস্যা নাই এবার আপনার চিন্তা বানো হবে যে আমি ইউটিউব মার্কেটিং শেষে শিখবো ইউটিউবে কীভাবে মার্কেটিং করা যায় তো ইউটিউব মার্কেটিংটা শেখা শেষ তো আপনার ট্রেনারের বসা বয়ে থাকার দরকার নাই আপনি ইউটিউব দেখে শিখেন তো কথা হচ্ছে আপনার স্কিলটাকে কন্টিনিউ গ্রো করতে হবে যে কিভাবে কি করলে খুব দ্রুত আমি কাজগুলো শিখতে পারবো প্রথমত আপনাকে কাজটা শিখতে হবে দেন স্কিল হতে হবে এবং যে কোনো কাজ পারেন না কেন সেটার পরিপূর্ণতা থাকতে হবে আপনার ভিতরে যে না এটা আমি এই কাজটা ভালোভাবে পারি আমি এটা নিয়ে আমি কাজ করব সমস্যা নাই তাহলে আপনি কাজগুলো করতে পারবেন আর খুব সহজেই সাকসেস হতে পারবেন তো কথা হচ্ছে এখানে আপনাকে টোটাল স্কিল তৈরি করতে হবে ফুলফিলভাবে স্কিল তৈরি করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তিন নম্বরে যদি আমি বলি সেটা হচ্ছে পর্যাপ্ত সময় এবং ধৈর্য লাগবে ফ্রিলান্সিংয়ে আপনি যেমন আমাদের অনেক ভিডিওতে আমরা বলি যে আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা কামাইতে পারবেন তো এটা আসলে কতটুকু যুক্তিসম্মত কত হচ্ছে হ্যাঁ আপনি দেখতে পারবেন ফাইবারে কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার ডলার অর্ডার খুব কম পড়ে সত্যি কথা যেটা তো আপনাকে যে এখানে লাখ লাখ ডলারের অর্ডার পড়বে আর আপনি লাখ লাখ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করবেন ফাইবার থেকে এরকম না এখানে এই যে এই একটা সেলে যদি আপনি দেখেন ধরেন আমি এই একটা সেলের গিক আমি ওপেন করি ওকে আমি এই সেলের একটা গিক ওপেন করি এই সেলে ধরেন নতুনে তিনি আসছে বা এই চাচা নতুনে আসছে তারা ফ্রিলান্সিং সম্পর্কে কিছুই বোঝে না তো এখন আই শাহেরে যদি গিক পাবলিশ করে তার কি মিলিয়ন মিলিয়ন ডলার বা লাখ লাখ ডলার ইনকাম হবে না এখানে কি লাগবে বায়ার আপনাকে কিভাবে ট্রাস্ট করবে বায়ার আপনাকে ট্রাস্ট করবে হচ্ছে আপনার রিভিউগুলো দেখে আপনার কাজের কোয়ালিটি দেখে আপনার ব্যানার দেখে আপনার প্রোফাইলটা দেখে আপনাকে মনে করবে কোয়ালিটিফুল আপনার যখন পঞ্চাশটা ষাটটা একশো দেড়শো রিভিউ থাকবে তখন কোনো বায়ার আপনাকে অর্ডার দিতে গেলা কোচর মোচর করবে না ডাইরেক্ট আপনাকে অর্ডার দিয়ে চলে যাবে সহজ কথা তো এর জন্য একশো রিভিউ বা পঞ্চাশটা রিভিউ বা দশটা রিভিউ বা বিশটা রিভিউ বানাইতে আপনাকে কমসে কম ছয় মাস সময় লাগতেছে মিনিমাম তো আপনাকে কমসে কম হাতে নিয়ে আসতে হবে মিনিমাম এক থেকে দেড় বছর সময় এক বছর মিনিমাম হাতে নিয়ে আসতে হবে যে আপনি এক বছরে চিন্তা করবেন না যাই ইনকাম করেন ধরেন দশ টাকা ইনকাম করেন কিন্তু এটা ফ্রিলান্সিংয়ের ইনকাম ধরা যাবে না হ্যাঁ অনেকজনের আছে এক দেড় মাসের ভিতরে ইনকাম হবে এটাই স্বাভাবিক তো অনেক ভালো পর্যায়ে চলে যাবে সবাই কিন্তু যাইতে পারবে না সবাই সবার লাগবে কি ধৈর্য লাগবে দেন কাজ করতে হবে প্রপারলি দেন এখানে আপনাকে আস্তে আস্তে বিজনেসটাকে বড় করতে হবে মানে খুব দ্রুত লাফায় লাফায় উঠতে পারবেন এরকম না আস্তে আস্তে উঠতে হবে একটা দুইটা করে তিলে তিলে আপনার রিভিউগুলো জড়ো করতে করতে একটা দিকে ভালো একটা পজিশন বিল্ড আপ হবে তো এই হচ্ছে কাহিনী এই এই সময়টা একটা বিজনেস এত দ্রুত বড় হবে না এই সময়টাকে আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে যখন আপনার রিভিউটা বা অনেক প্রোফাইলটা অনেক ভারী হয়ে যাবে রিভিউর জন্য তখন আসলে আপনাকে চিন্তা করতে হবে না তখন মাসে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যেহেতু ফ্রিলান্সিংয়ের ইনকামটা আপ ডাউন করে অল টাইম আজ এই মাসে এক লাখ হয়েছে সামনের মাসে পঞ্চাশ হাজার হবে বা বিশ হাজার হবে ঠিক আছে পরের মাসে আবার চার লাখ হইতেছে সহজ কথা কিন্তু আপনি যে গিট পাবলিশ করার সাথে সাথে বা ফ্রিলান্সিংয়ে যোগ দেওয়ার সাথে সাথে পরের মাস থেকে লাখ লাখ টাকা কামাইবেন এরকম প্রতিশ্রুতি যদি কেউ দেয় তাহলে মনে করবেন যে তারা ফ্রড কারণ এরকম প্রতিশ্রুতি হয় না আপনাকে এখানে সময় নিতে হবে পর্যাপ্ত সময় থাকতে হবে এবং পর্যাপ্ত আপনাকে এখানে স্কিল তৈরি করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন মোটামুটি আপনাকে তিনটা জিনিস আমি বুঝাই দিচ্ছি এই তিনটা জিনিস আপনাকে টোটাল আয়ত্ত করতে হবে এবার কথা হচ্ছে প্রথমে আবার ফিরে যাবে গাইডলাইন গাইডলাইন ওকে এখানে কি লেখছে আমি যদি এই সেলের প্রোফাইলটা দেখি I will provide Facebook promotion to reach USA UK and right okay বাপরে এই অবস্থা ওকে বুঝতে পারছি তো ব্যানারটা চলবে না আমি যদি বলি এই ব্যানারটা একদম বাজে একটা ব্যানার হয়েছে এটা কার গিক আমি জানি না কিন্তু যদি তিনি আমার ভিডিও কখনো দেখে তাহলে আমি তার প্রোফাইলটা চেক করে দিতেছি মনে করতে হবে তো মাইন্ড করা যাবে না কারো এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে প্রপারলি গাইডলাইন কখন লাগে যখন আমি এখানে বলে দিলাম যে টাইটেলটা খুব একটা ইউনিক টাইটেল হয় নাই প্রথমত দ্বিতীয়ত ব্যানারটা হয় নাই এই ব্যানারে কাজ আসবে না যদিও আসে দু একটা ভুলে কাজ আসবে সহজ কথা ভুলে কাজ হবে এই ব্যানারটা একদম বাজে একটা ব্যানার হয়েছে এটা একটা কোয়ালিটিফুল ব্যানার না তো এবার আসেন হচ্ছে ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা টোটালি হয় নাই এটা একটা ফালটু মানে আমি একটু গ্রামের ভাষা বলি তো মাইন্ড করা যাবে না আমার সাবস্ক্রাইবাররা তো এখানে ফালটু একটা গিগ ডেসক্রিপশন লেখছে ঠিক আছে ডেসক্রি গিগ ডেসক্রিপশনের ভিতরে পাঁচটার থেকে সর্বনিম্ন চারটা এবং পাঁচটা পাঁচটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে বা আপনার ফর্মুলা ব্যবহার করতে হবে গিগ বানানোর সময় আপনাকে ফর্মুলা ব্যবহার করতে হবে ফর্মুলার বাইরে গেলে আপনার গিগটা দেখতে ভালো লাগবে না আমাদের গিকগুলো যদি দেখাই তাহলে আপনি এই গিকের সাথে যদি দেখেন তাহলে টোটালি রাত দিন তফাত ঠিক আছে এই গিক কোনো জায়গায় তো এসিও তো করা হয় না এখানে ডিসক্রিপশনটা নাই এখানে শুধু তিনি কি করবে এটা বলা আছে কিন্তু তিনি তার কি স্কিল আছে সেটা এখানে বলে নাই দেখেন এখানে কিন্তু বলা welcome to my Facebook marketing king ভালো কথা তারপরে কি আছে ভাই তারপরে হুয়াই এগুলো দেওয়া দরকার কি তো এখানে একটা ডেসক্রিপশন লাগবে তো সেটা দেয় নাই তিনি ওকে এগুলো তিনি হয়তো কারো তা কপি করে মেরে দিছে আমার যতদূর মনে হচ্ছে তিনি হয়তো কারো তা কপি করছে কোনো লাইন থেকে চুরি করে করে এখানে দিয়ে দিছে ওকে যাই হোক এই ডেসক্রিপশনটা তার প্রপারলি হয় নাই বা চলবে না প্রথমত ওকে একটু আমরা দেখি তার অ্যাকাউন্টটাতে চলে যাই ওকে তিনি মনে হয় হ্যাঁ একটা কে কে বানাইছে দুই সালে আসছে এখনও অনলাইনে আছে ওকে ফাইন তো কথা হচ্ছে তিনি প্রথমে আমরা যে লাইনটা বলি শর্ট স্টোরি বা আপনি যে কী সম্পর্কে পারেন আপনার এখানে এসে যেন বুঝতে পারে বায়ার যে আপনি এটা যেমন আপনার ডিসপ্লে নামটা হয় নাই এসিএ প্রফেশনাল ভালো কথা এসিএ প্রফেশনাল তিনি SEO professional Facebook marketer okay fine এটাও ভালো লাগছে ডাটা এন্ট্রি ওকে এটাও ভালো লাগছে লিঙ্ক বিল্ডিং পারে ওকে এখন কথা হচ্ছে আবার এটা কি কে কী ওয়ার্ড মনে হয় লেখতে নিয়েছিল কিওয়ার্ড রিসার্চ কিন্তু এখানে তো এটা লিখতে পারে নাই তাহলে এটা লেখা তো কোনো দরকার নাই তাই না ধরেন তিনি চারটা ব্যবহার করো সবসময় আমরা তিনটা ব্যবহার করি বা অন্য কিছু রেফার করি যে গ্রো ইয়োর বিজনেস বা ইম্প্রুভ ইয়োর বিজনেস এরকম অনেকগুলো কথা লেখা যায় অনেক আমার যেমন আমরা ডেসক্রিপশনের ভিতরে ব্যবহার করছি তো এখানে তিনি ব্যবহার করতে পারো social SEO professional Facebook marketer বা social media marketer and and ব্যবহার করতে পারতো অ্যান্ড দিয়ে শেষ করবে এখানে অ্যান্ডটা দিয়ে লিখতে পারতো ডাটা এন্ড এক্সপার্ট তাহলে কিন্তু গিকটা মানে আপনার তার প্রোফাইলটা খুবই সুন্দর হইতো ইমেজটা মাসাল্লাহ ভালোই আছে মোটামুটি খারাপ না ইমেজটা ভালো হয়েছে তো ইমেজটা পিছনে যদি আরেকটু কালার অন্য একটা কালার আর আরেকটু ইউনিক লাগতো তারপরে মোটামুটি চলে পারফেক্ট আর একশো পার্সেন্ট একশো মার্কের ভিতরে আমি নব্বই মার্ক দিলাম তো এবার আসি ডেসক্রিপশনে okay I am a successful freelancer okay ভালো কথা আমি একজন সফল ফ্রিলান্সার ওকে ফাইন ভাল লাগছে I have the finished a long course from outsourcing institute okay এটা তো আমাদের এই একজন ট্রেনারের বা আমাদের একজন স্যারের যাই হোক এবার কথা হচ্ছে তিনি যেটা লেখছে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটি দীর্ঘ মোটা মোটা ওকে মোটা কোর্স শেষ করেছি এখানে এই কোর্সের কোর্সের বানামটা এটা হবে না কোর্সের বানামটা অন্য কিছু হবে যদি আমি বলি যে সিও ইউ আর এসই কোর্স আর এখানে লিখছে সিও আর সিও এ আর এসি এই কোর্স হচ্ছে মোটা ঠিক আছে মোটা তিনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে মোটা একটা কোর্স কমপ্লিট করছে কোর্স লাগে না মোটা কমপ্লিট করছে এবার কথা হচ্ছে যে এখানে সাধারণত এইভাবে ডেসক্রিপশনগুলো লেখা হয় না ডেসক্রিপশন লেখার অনেকগুলো ইউনিকনেস আছে বা প্রপারলি গিগ ডেসক্রিপশন লেখার অনেকগুলো সিস্টেম আছে তো তিনি কিন্তু এটা ব্যবহার করে নাই আমার কথা বুঝতে হবে তো তিনি হয়তো এই এটা মনে হয় জামাল সারেন ইনস্টিটিউট আমার যেটা মনে হচ্ছে তো যাই হোক তার এটা স্টুডেন্ট তিনি বলতেছে কিন্তু আসলে একজাক্টলি আমার যেটা মনে হচ্ছে তার স্টুডেন্ট না এটা হয়তো তার ইউটিউবে কোনো ভিডিও দেখে অ্যাকাউন্ট করে তিনি তিনি আরও অনেক কথা বলছে ঠিক আছে তারপরে তিনি স্কিল সম্পর্কে বলছে তিনি কি কি এই ইনস্টিটিউট থেকে শিখছে সেগুলো বলছে ডিজিটাল মার্কেটিং কি ভালো কথা ডিজিটাল কিন্তু এখানে কুমার পরে এরকম ব্লিকেট হয় কখনো আমি কোনো ডেসক্রিপশনে দেখি নাই ঠিক আছে এরকমভাবে ডেসক্রিপশন লিখতে আমি কারো দেখিনি তার মানে এরা যদি আরও পঞ্চাশ বছর অপেক্ষা করে এখানে কিন্তু তার অর্ডার আসবে না তো স্কিল ওকে স্কিলগুলো অ্যাড করছে স্কিলগুলো তিনি মোটামুটি আরও কিছু চাইলে ভালো ভালো স্কিল তৈরি মানে অ্যাড করতে পারতো কিন্তু তিনি করে নাই তিনি মোটামুটি কপি পেস্ট করছে কিন্তু এই ডেসক্রিপশনটাও হয় নাই এটা প্রপারলি একটা প্রফেশনাল ডেসক্রিপশন হয় নাই তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রোফাইলটা একদমই হয় নাই এবং গিক তো হয়ই নাই তো এই সেলে যদি এখন বলে যে আমি আজকে ছয় মাস ধরে বা এক বছর জোরে গিক পাবলিশ করছি তো আমি তো অর্ডার পাচ্ছি না তাহলে কি আপনারা কি বলবেন তিনি কি ফ্রিলান্সিংয়ে সাকসেস হবে না হবে না এবার দেখি আরেক চাচুর দেখি ওকে ভালো কথা তিনি শপিফাই লিখতে গেছিল ওনার বানাম ভুল লেখছে ওকে হ্যাঁ তিনিও একই প্রবলেম তারও ওকে তিনি একই প্রবলেম তারও আমি যেটা দেখতেছি তিনি হয়তো আমার গিকটা দেখলে বা আমার ইটা দেখলে বুঝতে পারবো তার এখানে হেডিং নাই বা স্টোরি নাই ডেসক্রিপশনটাও লিখতে পারে নাই তিনিও মনে হচ্ছে যে কোনো জায়গায় ছোটোখাটো হ্যাঁ আউটসোর্সিং ইনস্টিটিউট দেখাচ্ছে ওকে হয়তো তার কোনো একটা ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে মোটামুটি দেখেন কী অবস্থা তো এই লোক যদি আরও পঞ্চাশ বছর অপেক্ষা করে ফাইবারে সাকসেস হতে পারবে না কারণ এখানের মূল কথা হচ্ছে যখন আপনি কোনো ট্রেইনারের কাছে কোর্স করবেন এরা মনে হয় কোর্স করেন নাই আর কোর্স করলেও করতে পারে আমি এতটুকু বলতে পারবো না এরা এরকম আপনি অনেক প্রোফাইল দেখতে পারবেন যে হাজার হাজার বছর অপেক্ষা করতেছে কিন্তু কাজ পাচ্ছে না কিন্তু এই ছেলেটা আবার লাস্ট ডে চলে আসছে কিন্তু তার কিন্তু কাজ চলতেছে বা রিভিউ পাইছে ঠিক আছে তো এবার কথা হচ্ছে যে আপনি প্রপারলি কাজ জানলে বায়ার আপনি বুঝতে বায়ার আপনাকে বুঝতে পারবে যে আপনি কাজটা ভালোভাবে পারেন তো আপনি কাজের যোগ্য আপনাকে কাজ দিবে এবার কথা হচ্ছে যদি আপনি কাজই না জানেন তাহলে আপনাকে কিভাবে কাজ দিবে তো এখন একজন ট্রেনার বা একজন যদি তার ই থাকতো এগুলো ভুলগুলো কিন্তু তাকে ধরাই দিতে পারতো কিন্তু আমরা যেটা মনে করি যে ফ্রিলান্সিং আসছি ইউটিউব দেখে হ্যাঁ শিখতে পারবেন কিন্তু আমি বলবো না যে ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব শিখে শিখে ইনকাম করতে পারেন বি এটা আমি গ্যারান্টি দিতে পারবো না কেন দিতে পারবো না ধরেন একটা মানুষ কিন্তু সহজে বুঝতে পারবে না যে কীভাবে ফাইবার অর্ডার ডেলিভারি দিতে হয় বা কীভাবে কনভারসেশন করতে হয় একটা বায়ার মেসেজ দিল তিনি তো তখন পাগল হয়ে যাবে যেমন আমরা ফার্স্ট টাইম একটা ও বায়ারে যখন মেসেজ করছে তখন কিন্তু আমরা অবস্থা খারাপ হয়ে গেছে যে আল্লাহ কী মানে বলবো আমার বায়ার মাইন্ডটি করে নাকি আমাকে কি বলে না বলে আমার ভয় লাগতো একটা ভয় কিন্তু কাজ করতো এগুলো বুঝতে হবে তো এই জন্য তখন তার ট্রেনার তাকে বলবে যে হ্যাঁ এইভাবে মেসেজগুলো করো বা এটা এটা করো তাহলে কিন্তু তার ভিতরে একটা আশ্বস্তি আসবে বা তিনি কিন্তু সহজে কাজ করতে পারবে ঠিক আছে না তো এই জন্য মূলত দরকার আর আপনি কোর্স করার জন্য বা আপনি যদি বলেন আমি শিখবো তাহলে শেখার জন্য ইউটিউব অ্যাভেলেবেল আছে ইউটিউব থেকে আপনি যা খুশি শিখতে পারবেন কোনো কিছু পাতা নাই ইউটিউবে সবই আছে ঠিক আছে আমাদের এইট্টি পার্সেন্ট ভিডিও ইউটিউবে চলে যায় তো সমস্যা নাই আপনি ইউটিউব থেকে শিখতে পারেন কিন্তু হ্যাঁ ফ্রিলান্সিং শিখতে আসলে আপনাকে গাইডলাইন তো অবশ্যই লাগবে এবং মার্কেট প্লেসের প্রপার অভিজ্ঞতা লাগবে তো এবং এটা সেটা হোক আপওয়ার্ক এবং ফাইবার তো আশা করি আমার কথাতে অনেকজন মাইন্ড করতে পারেন বা যাদের দুজনকে দেখাইলাম তারা মাইন্ড করলে সরি আসল কথা কারণ হচ্ছে আমি আসলে আপনাদেরকে ছোট করার জন্য ভিডিওটা বানাই নাই তো হুট করে আসলে প্রোফাইলটা সামনে চলে আসলো তো এই জন্য আসলে ভিডিওটা তৈরি করছি আর যদি মনে হয় যে আসল কথা হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান কাজ হবে যে আপনি যদি দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে ইয়া করে ফেলবেন আপনার ভুলগুলো সংশোধন করে ফেলবেন তাহলে দেখা যাবে যে আপনি হয়তো সামনের দিকে ভালো কিছু করতে পারেন তো অনেক কথা বললাম দেখা হচ্ছে নেক্সট যায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ